কতক্ষণ সারা রাত গান চলবে আজকে সারা রাত আজকে আপনারা যতক্ষণ শুনবে না তখনই গান চলবে তোগের দুনিয়া তোরে চাই না চাই না তোগের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে দিবানিশি ভাবি যারে তারে যদি পায় না তোগের তোরে চাই না চাই না তোরে চাই না Good. প্রেমে পাগলিনী শান্তি নাই দিন রজনী বন্ধুর সঙ্গ নিলাম ভালো ভালোবেসে মন দিলাম প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম ভালো ভালোবেসে মন দিলাম আগে যাহা ভেবেছিলাম আগে যাহা ভেবেছিলাম এখন ভাবি তাই না রঙের দুনিয়া তোরে চায় না চাই না রঙের দুনিয়া আমায় চায় না